ফেন্সিডিল সহ গ্রেপ্তার দুই ঘটনাটি ঘটেছে গতকাল রাতে মুর্শিদাবাদের ফরাক্কার এনটিপিসি টিটিএস দু নম্বর গেটের কাছে পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম মোকাম আলী ও সাম্বিল আলম উভয়ের বাড়ি ঝাড়খণ্ডের মিকাপুর পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কার এনটিপিসি টিটিএস দু নম্বর গেটের কাছে একটি মোটর সহ দুজনকে আটক করে তাদের কাছ থেকে একশো ষাটটি ফেন্সিডিলের বোতল উদ্ধার হয় এবং তাদেরকে গ্রেপ্তার করে ফরাক্কা থানার পুলিশ ঝাড়খণ্ড থেকে কালিয়াচক পর্যন্ত ফেন্সিডিলগুলি নিয়ে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর ধৃতদের এদিন চোদ্দ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠানো হয়